প্রয়োগ প্রত্যেক মানুষের কাছেই নিজস্ব কিছু প্রতিভা রয়েছে কারো আওয়াজ ভিন্ন রকম কারো চলাফেরা অন্য রকম কেউ তার কান নাড়াতে পারে কিন্তু আপনি আপনার জীবনে এমন কোনো মানুষ দেখেছেন যার কাছে সত্যিকারের সুপার হিরোদের ক্ষমতা রয়েছে যদি না দেখে থাকেন তাহলে চলুন আজ আমি আপনাদের দেখাবো আজব ও অদ্ভুত ক্ষমতা সম্পন্ন কয়েকজন মানুষ নাম্বার পাঁচ নেই ইয়ং বিং এবার একটু এই চাইনিজ ব্যক্তিটিকে দেখুন যার কাছে অদ্ভুত ধরনের সুপার পাওয়ার রয়েছে এই ব্যক্তি নাক দিয়ে টায়ারে হাওয়া দিতে পারে তাও আবার বিদ্যুতের শক্তিতে চালিত মোটরের গতিতে তিনি চার মিনিটে চারটি টায়ার ফুলিয়ে এক অদ্ভুত রেকর্ড করেছেন আর সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এমনকি সে ততক্ষণ টায়ারে হাওয়া দিতে পারে যতক্ষণ না টায়ারটি ফেটে যায় নেই ইয়ংবিং এর মতে একজন ডাক্তার বলেছিল যদি নাক দিয়ে বেলুন ফুলানোর চেষ্টা করে তাহলে তার ফুসফুস সুস্থ থাকবে এখন তাকে দেখে মনে হয় সে ডাক্তারের কথা একটু বেশি সিরিয়াসলি নিয়েছিল নাম্বার চার হাসনা মোহাম্মেদ মেসলমানি হলিউড ছবির এক্সম্যানে আপনারা একজন মিউট্যান্টকে দেখেছেন যে নিজেকে ডায়মন্ডে রূপান্তরিত করে ফেলতে পারত হাসনা মোহাম্মেদ মেসলমানির কাছেও ঠিক একই রকম একটি পাওয়ার রয়েছে সে নিজেকে সম্পূর্ণ ডায়মন্ডে পরিবর্তন করতে পারে না ঠিকই কিন্তু সে তার চোখ দিয়ে ক্রিস্টাল বের করতে পারে জি হ্যাঁ সত্যিকারের ক্রিস্টাল যা সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষাও করা হয়েছে প্রথমবার উনিশশো সালে সে তার স্কুল শিক্ষককে তার বাম চোখ দিয়ে ক্রিস্টালের মতন কিছু বের হচ্ছে বলে জানিয়েছিল তারপর ঘরে এসেও তার মা বাবাকে এই অদ্ভুত বিষয়টি সম্পর্কে জানায় তার মা বাবার সামনেও তার চোখ দিয়ে ক্রিস্টাল বের হয়েছে তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ডাক্তার এটা বুঝতে পারে না আসলে এই মেয়েটির ঠিক কি হয়েছে তবে আপনাদের বলে দেই এর জন্য তার চোখে কোনো সমস্যা হয় না কারণ চোখ দিয়ে বের হওয়ার সময় এটা প্রথমে জেলির মতন থাকে পরবর্তীতে এটা আস্তে আস্তে শক্ত হয়ে যায় আর ক্রিস্টালের মতন শক্ত রূপ ধারণ করে নাম্বার তিন রাজমোহান নাই তাকে কারেন্ট মোহান নামেও ডাকা হয়ে থাকে সে অনেক এক্সপার্টদের সামনে এটাদের সামনে এটা প্রমাণ করেছে যে তার শরীরে বিদ্যুৎ অন্য সব স্বাভাবিক মানুষের চেয়েও কম প্রভাব বিস্তার করে রাজমোহন জানায় যখন তার সাত বছর বয়স তার মায়ের মৃত্যু হয়ে যায় আর সে কষ্ট পেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে আত্মহত্যা করার জন্য সে একটি কারেন্টের খুঁটির উপর উঠে যায় আর কারেন্ট প্রবাহিত হয় এমন একটি তার ধরে বসে কিন্তু কারেন্ট তার কিছুই করতে পারে না আর তারপরই রাজমোহন বিশ্বাস করতে শুরু করে যে সৃষ্টিকর্তা তাকে একটি অদ্ভুত ক্ষমতা দিয়েছে তার শরীর নিয়ে বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে কিন্তু কেউই বুঝতে পারেনি যে তার শরীরে এমন কি রয়েছে যাতে তার কারেন্টে কোনো শখ লাগে না নাম্বার দুই স্টেফেন উইল শেয়ার মাত্র তিন বছর বয়সে সবাই লক্ষ্য করেছিল যে স্টেফেন সবার থেকে আলাদা মাত্র পাঁচ বছর বয়সেই সে আঁকা আঁকি শুরু করে দেয় বর্তমানে তিনি যে কোনো শহর একবার দেখে তার প্রত্যেকটা বিল্ডিং প্রত্যেকটা রাস্তা ক্যানভাসে এঁকে ফেলতে পারে একবার বিবিসি চ্যানেলে তার এই প্রতিভা পরীক্ষা করে দেখানো হয় সেখানে একটি হেলিকপ্টারে চড়িয়ে থিমস নদীর উপরের পুরো দৃশ্য দেখানো হয় তারপর পাঁচ দিনে তেরো ফিট ক্যানভাসে সে থিমস নদীর উপরের একটি দৃশ্য এঁকে ফেলে আসলেই তার প্রতিভা অসাধারণ নাম্বার এক মিশেল লোটিটো তাকে সবকিছু খেয়ে ফেলতে পারা ব্যক্তি মনে করা হয় কারণ তিনি যে কোনো প্রকারের বস্তু খেয়ে হজম করে ফেলতে পারে শুধুমাত্র কলা আর ডিম বাদে তিনি জানায় কলা ও ডিম খেলে তার পেটে গন্ডগোল শুরু হয় আমার এটা বুঝে আসে না যে ব্যক্তি প্রত্যেক দিন এক কেজি করে লোহা খেয়ে হজম করে ফেলতে পারে সে কিনা ডিম আর কলা খেতে পারে না <laughs> এছাড়াও তিনি সম্পূর্ণ একটি বিমান খেয়ে ফেলার জন্য বিখ্যাত তিনি সিসনা ওয়ান হান্ড্রেড নামের একটি বিমান সম্পূর্ণ খেয়ে ফেলেছেন বিমানটা পুরো খেয়ে ফেলতে তার দুই বছর সময় লেগে গেছে ডাক্তারদের মতে মিশেলের পাকস্থলীর চামড়া অনেক বেশি মোটা হয় সে এমনটা করতে পারে প্রিয় দর্শক আমাদের এই ভিডিওতে দেখানো কার সুপার পাওয়ারটি আপনার কাছে সবচেয়ে বেশি আজব লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে জানাতে ভুলবেন না অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আশা করব আরও এমন রহস্য রোমাঞ্চে ভরপুর ভিডিও পেতে চাইলে নিচে থাকা লাল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিও ক্লিক করে রাখুন আমি ইসাই সুমন দেখা হবে পরে